বুদা বাংলায় কইছি বুঝ যদি কে শিখতেছো যাও তোমরা ছাগল না লাগতো না বাইকে ছাগলের আন্ডা দিয়ে ভাত খাওয়া যাও